রিয়াজ চৌধুরী আপনি লিখেছেন নামাজ শুরুর পর যদি মনে পড়ে যে আমার অজু ভেঙে গেছে বা সন্দেহ হয় অজুর ব্যাপারে তখন আমার কি করা উচিত নামাজ শুরুর পর যদি আপনার অজু ভেঙে যায় তাহলে এক হিসেব যদি সন্দেহ হয় তাহলে আরেক হিসেব যদি আপনার অজু ভেঙে যায় তাহলে ওই অবস্থায় আপনি গিয়ে অজু করে যেই জায়গায় ছিলেন সালাতে সে জায়গা থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন কারোর সাথে কথাবার্তা বলবেন না শুধু অজু করে এসেই সাথে সাথে সালাত শুরু করবেন মাঝখানে অন্য কোনো কাজ করবেন না আর যদি আপনার অজু আছে কিনা এটা নিয়ে সন্দেহ হয় তাহলে সর্বশেষ অজুর কথা মনে পড়ে নাকি অজু যাওয়ার কথা মনে পড়ে ধরুন আপনার অজু গেছে এটা আপনি নিশ্চিত মনে পড়ে কিন্তু অজু করেছেন কিনা পরে এটা নিয়ে ডাউট হয় তাহলে আপনার অজু নাই ধরে আপনি অজু করে নামাজটা পড়বেন আর যদি অর্থাৎ নামাজটা পুনরায় পড়বেন অজু করে আর যদি আপনার অজু করেছেন এটুকু নিশ্চিত মনে পড়ে কিন্তু এরপর অজু গেল কি গেল না এটা নিয়ে সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে আপনার অজু আছে আপনি নামাজ কন্টিনিউ করবেন কারণ আল ইয়াকিনু লাইয়াজুলু বিশ্বাক সন্দেহের কারণে নিশ্চিত কোনো বিষয় রহিত হয়ে যায় না আপনি অজু করেছেন এটি নিশ্চিত এরপরে অজু গেছে কি যায়নি সেটা নিয়ে সন্দেহ আছে তাহলে এটাকে আর কেয়ার করার দরকার নেই আর যদি অজু গেছে এটি নিশ্চিত পেশাব করেছেন আপনার মনে পড়ে কিন্তু এরপর অজু করেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে তাহলে এই সন্দেহটাকে কেয়ার করার দরকার নেই আপনার অজু নাই সেটিকে আপনি নিশ্চিত ধরে সামনে এগোবেন এরপর রবিয়া খাতুন আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু ফল কিনেছিলাম কিন্তু সে মারা গিয়েছে এখন আমি ফলের টাকাগুলো তার বউকে দিয়েছি এটা কি চাইজ আছে জি তার পরিবারকে আপনি দিয়েছেন তার যদি ছোট ছোট সন্তান থাকে স্ত্রী তাদের দেখভাল করে সেই হিসাবে এগুলো সন্তানদের হক স্ত্রীর কাছে দিয়েছেন এটা আপনার চাইজ আছে মূলত মৃত ব্যক্তিকে কোনো কিছু দেয়ার থাকলে পাওনা দার থাকলে তিনি তার টাকাটা তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিবেন অর্থাৎ ওয়ারিসরা সেটাকে তাদের যে হার আছে সে হার অনুপাতে ভাগ করে নেবেন অতএব আপনি তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন আপনার দায়িত্ব আপনি পূরণ করেছেন যদি তার ছোট সন্তানটা থাকে তাদের জন্য তিনি খরচ করবেন আর যদি সন্তানরা বড় হয়ে থাকে তাহলে স্ত্রীকে বলে দিতে হবে যাতে যার যার ভাগ ওয়ারিসদের মধ্যে যে যতটুকু পাবে এই টাকার মধ্যে তাকে যেন তারা দিয়ে দেন অর্থাৎ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কিন্তু এটা শুধু স্ত্রীর একার হক নয় এ হলো মূল বিষয় আপনি হাবিবুল ইসলাম আপনি লিখেছেন ছোটবেলা মানুষের গাছের ফল চুরি করে খেয়েছে এখন করণীয় কি প্রশ্ন বহু মানুষের এবং বারবার আমরা দিয়েছি বিভিন্ন সময় দিয়েছি যদি যার গাছের ফল আপনি চুরি করে খেয়েছেন তিনি বেঁচে থাকেন তার কাছে মাপ চেয়ে নেবেন আর যদি তার কাছে মাপ চাওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আনুমানিক একটা ফিগার বের করে ওই টাকা দান করে দিবেন যে এই টাকা আমি দিয়ে দিলাম যাতে করে আমি এটা থেকে দায়মুক্ত হই ওই ব্যক্তির আমল নামায় সব যেন আল্লাহ লিখে দেন সে অনুযায়ী সেই নিয়ত অনুযায়ী আপনি দান করে দিবেন